করণীয় ঘরে শস্যু খাওয়াবে তবে করে যাওছ আমাকে କହିବାକୁ ଆମେ କ'ଣ କହିବାକୁ ପଡ଼ିବ ଆମେ ଏଠି ଡେଟ୍ ବି ଥର Jangan lupa like, share, dan subscribe उठिन भरडा चढ्या गासे चढ्या न भर चढ्या भर चढ्या एकदमै सौगाल पनि हा हा एकदमै सफर हो এই যে আদিবাসী তো আচ্ছা পরে আসছে পরে আমার আসছে মামুন মাস্টার মামুন আচ্ছা ତମକୁ କେତେ ବର୍ଷ ଲାଗିଥିଲ ମତେ ହେଲା ବାର ବର୍ଷ ତାକୁ ହେଲା ପାଞ୍ଚ ବର୍ଷ ତମକୁ ହେଲା ବାର ବର୍ଷ ତାକୁ ହେଲା ପାଞ୍ଚ ବର୍ଷ ତାକୁ ହେଲା ପାଞ୍ଚ ତମକୁ ହେଲା ବାର ସାତ ବର୍ଷ ହେଲା ଆଉ ଏତିକି ଥିଲା ମା ପେଟ ମା ପେଟ ଥିଲା ମାମୁଁ କଣ କେମିତି ମାମୁଁ ଥିଲୁ ମା ପେଟ না তম কান্দারে কইছো તમે તમે મામો જાવ છો આવું કોણ લઈ ગયું છો ତମ ମାଇ ଆହୁରି ପିନ୍ଧିନାହାନ୍ତି আমার গানে কিন্তু জলদি হ্যাঁ ইন্দ্রে কোন অবস্থা গরম হবল চৈত্র মাসে গরম দিলে গরম লাগ হবল কি বিমিরি বাহার হ্যাঁ হ্যাঁ এ শোনো হ্যাঁ তুমি তাহলে মামলার কি লিখো হ্যাঁ এতে କଣ ଦେଖେ ଆଉ କହିଲା মাই মারা করে খাই যাবি তাই বা আমি মাইয়ারে গিয়ারে খাই আসি ওয়াড়ে ধরে তো তোম মাইয়ারে বিয়া দেখিলো আম মাইয়ারে তোমরা ফিরা বুঝলে নানি না আম মাইয়ারে বনসাল 我操你！দিব দিব হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পুরি বুঝবে পাঁচ জায়গা বাকি কমই করে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ সেই খুস্ত কথা বড়ে খুস্ত কথা হ্যাঁ তাহলে বাকিটা হলো না মানে আমার ছোটিয়া কৃষ্ণ প্রসাদ দিবে হ্যাঁ সেই হ্যাঁ। আজকে গরু মেডিকেল গরু মেডিকেল গরু মেডিকেল হ্যাঁ। dulu mereka ngomong dari bawah kan ngomong kamu main mana ah kembali nama isi buat nah kamu jaga jaga lagi lagi lagi bayar ke bertak hal kudur mudur kudur mudur wasin dari polis sama kata sini lagi ତମ ଗୁଣ ଜନ୍ମ ହେଲା ବାର ଦିନ ହେଇଥିଲା ତମ ଭୋଗୀ ଏଥର ଆଣିଆ ରେ ବାର ଦିନ ହଁ ପାଳ କଥା ମୁଳେ ଛୁଆଇଲା ତମ ଦିନ ଦେବୁ ବିଲେଇ ଠାକୁର ମୋହନ ଘରେ ରହିଲେ ହଁ ପାଳ ମାଡ ଭଲ ହେଇଥିଲା ଆଇ ଜାଣି ପାରିଲାନି ଆମ ଆଇ ଜାଣି ପାରିଲାନି ନା ମୋ ମୁହଁରେ ଇସ୍କଲା ଇସ୍କଲା ଇସ୍କଲା ଇସ୍କଲା মোরে খত উঠে আর নারো মুকুর কুয়াইলি হে তল কুবনা তোমার মাইয়া এবারে গড় করো বুঝলো এবারে సోడియా చెప్పు తెలుగు లేకుండా మైండ్ వస్తుంది వస్తుంది మూడు కూర్చున్నారు हमें तिला सोहिला आरो पिला हम बोल दो हमें तब नी तिला तो मैं सोहिला आरो पिला सोहिला सोहिला ଥିଲା ଶୋଇଲା ତମେ ତାର ପରିଷ୍କାର କର ପରିଷ୍କାର ତମ ମାଇଁ ମାନଙ୍କ ତମ ମାଇଁ ନା ନା ତମ ମାଇଁ ମାନଙ୍କୁ ତମେ ନେବ ଏଇଟା ମୋର Sama main. Sama main. ତମ ମାଇ ମାନେ କଟକ ଭୁବନେଶ୍ୱର ପୁରୀ ଖୋର୍ଦ୍ଧା ଯାଇଥିଲେ ଗାଧୁଆ ପାଧୁଆ କରିଛନ୍ତି ମୁହଁ ଫଳ ରସ ସବୁ ଲଗେଇଛନ୍ତି ଜିନିଷ ସବୁ ବାହାରିଲାଣି Kai tak kupas kau pun tak ada yang ni. Mundur yang ada. Main main kau mesti. Ha. Pamer pamer aku tu. Nah. તમે રહો ના આપણો તમે গাড়ি সকালে গাড়ি সকালে বলে হ্যাঁ? এই শোনা হ্যাঁ। মায়ের মেয়ে নাম ধান বোঝালো হ্যাঁ, মাই ভাই মামুনা ତମ ମାମୁଁ ମରିଗଲେ ତମେ କଣ ଭଲ ହେଲା କାହିଁକି ଇଏ ସେ ମାମୁଁ ତମକୁ ସନ୍ଦେହ କରୁଥିଲା କାହିଁକି ତମର ଦୋଷ ଅଛି ତମେ ନୁବିଆ ହଜାର ହଁ ତମ ମାମୁଁ ମରିଯାଇଛନ୍ତି ମାଇକି ମାଇକି ବସି କାନ୍ଦୁଛନ୍ତି ତମେ ପୁଣି ତାଙ୍କୁ କହୁଛ ଭଲ ହେଲା କହିବୁ ଆମେ ଅବସ୍ଥା ହଉଛୁ ଦି ବାପକୁ ଦି ଭାଇ ବାପକୁ ଦି ଭାଇ ଆମେ ଅବସ୍ଥା ବାପକୁ ଦି ଭାଇ ତମ ଚଢା ବନ୍ଧା ରହୁଥିଲା ହଁ ଦି ଭାଇ ବାପକୁ ଦି ଭାଇ କୁହେ ମାଇଁ ପତ୍ର କାହିଁକି ଶୁଣୁଛୁ ଶୁଣ ଆମ ଆଗକୁ ଖାଇଲା ఉంది తమ్ముడు ତମେ କଣ ସମସ୍ୟା କହୁଥିଲୁ କେମିତି ତମ କେତେ ଲୋକ ଖାଇବେ ଆଠ ଦଶ ହଜାର ଲୋକ ଖାଇବେ ଆଠ ଦଶ ହଜାର ଲୋକ ଖାଇବେ କଣ କରିବା କହରେ ଭାଷଣରେ ହବ ହବ ଗୋଟେ বাততে কোটে ছেয়া ছেয়া আচ্ছা কালিলে হব কোটে হব কোটে তাও হব হব আচ্ছা ঠিক আছে আর তাও বহু ভাইটা আদি লেখিনি না কোটা কোন হব কোন হব ତାକୁ ପଚାର ନା କଣ ମୁଣ୍ଡା କଣ ହବ ତାକୁ ପଚାର କଣ ତାକୁ ପଚାର ତମେ କୁହ ମୁଁ କହିଲି ମୁଁ ତ ଜାଣିନି ତମେ ଜାଣିଛ ନା କହିଲ ଓରାଇତା ତମେ କୁହ ମୋ ପାତ୍ରେ ହଉ ତମେ କହିଲ ଓରାଇତା ଓରାଇତା ତମେ ଓରାଇତା ପୁଅ ସେ ପିଲା ଲୋକ ଜାଣିପାରିଲାନି ના સોનિયાજી મેરવા બેટા બાબા ગયા હું પડે પાડે તમે પડે સારો બોલે પાડે ওই ବନ୍ଧୁଗଣ ଗୋଟେ ଥଳିରେ କେମିତି ଖାଇବା ଆଠ ଦଶ ହଜାର ଲୋକ ଥଳି ପଡିଲା ଥଳି ପଡିଲା ଜଣେ ଆସିଲା ବସିଲା ଉଠିଲା ଖାଇଲା ନା ନାହିଁ ଖାଇଲା ଥଳି ପଡିଲା ତାପରେ ତାପରେ ଆଉ ଜଣେ ଆସିଲା ବସିଲା ଉଠିଲା ଉଠିଲା ବସିଲା ଆସିଲା ଉଠିଲା ଉଠିଲା ବସିଲା ସେଇ ଥଳି ପଡିଥିବ ସମସ୍ତେ ବସି ଖାଇକି ଉଠେଇଥିବେ ଆଉ ଲୋକ ସରିଲେ ବାପସ କରିଦଉ ଲୋକ ସରିଲେ ଗୋଦାମକୁ ବାପସ କରିଦଉ देसी खाई दवा देसी दाना खाई दवा पता नहीं कौन सा में बिजली चले खाई वाली खाई वाली खाई वाली खाई वाली बापू खाई हां ए सुना तुम बुद्धि होना पड़ानी तुम हम कुछ तरह दा बता तुम आयन बताओ जीवन का होना पड़ानी हम एक चला अरे वो जीवन कौन कौन चल चला पता कर लो मैं अभी सुनना मैं डाकिया Vai, vai, Thank you. చెప్పుతారా కాదు পারদিনের আসার আগে বহু অবস্থা আইয়া অবস্থা বাড়ি দিতে হ্যাঁ এ শোনো পেন্টিং রুমের আমার আছে অমূল আছে অমূল সে খাওনি তাকে চিন চিনিয়া ধরা অমূল খাবে আচ্ছা তাহলে বিস্কিট দিয়ে দেবো না তা পেট ফুলে উঠবে तो डोंडिया नार गाय कौन भाई हो किया किया इस तरह से पर लेवल पर बोल ना अपन परिवार में आप लोगों को मतलब है कौन तमाम माइक de mil nada. kira kira kira tuh kan, ah. dari lu ada berapa mau dia Eh nah. ya, tuh বাবা বাবা বাবা আই কোহড়া বলো আই কোনা আই আই গো অমূল্য এর ছাড়িকে ডাকিব ছুয়া ସକପଡିବ ମନ୍ଦିର ଅଛି କ୍ୟାଫିନ ଗୋଟେ ଅଛି ସେଠି ଗୋଟେ କଳା ଷଣ୍ଢ କଳା ଧଳା ଗୋଟେ ନାହିଁ ନାହିଁ ଦିଟା ଶୁଣିଲା ସେଇଠି ତାଙ୍କ ଘର ସେଇଠି ଡାକିଲା ଯଦି ଷଣ୍ଢ ପକା ଯଦି ପକା ଜିଲାକି জনবাস দিব পরবর্তী ভাঙিয়ে দেব জনবাস দিব বনাই দেব আমার সেই ছোটা ভাই নাকি হয়েছি যাদু যাইছি নেই ধরছিলি কাকু কা ঘর পছিলি মু মারছি কা ঘর মারছি কা ঘর পছিলি ତାଙ୍କ ନାଁ ଚକ୍ରଧର ଖଣନ୍ତି ଚକ୍ରଧର ଖଣନ୍ତି शिकायची स्वतः बजे बजे पहिला वेगळ्या